সুজন সই সুজন সই মনের জ্বালা বুঝলি কই সুজন সই সুজন সই মনের জ্বালা বুঝলি কই প্রেমের বসে করলি খুন বুকে ধরাইলি তরুণ এখন পুরে পুরে যাই আমার বাচ্চা হলো দায় আমি তোর ভাবনায় উদাস হয়ে রই সুজন সই সুজন সই মনের জ্বালা বুঝলি কই ও কবে আমার হবি বাল আমার চোখ জরে জল কবে আমার হবি বল আমার চোখে জরে জল ওরে তর নাই আসলে ভুলে গেছি গা সুজন সই সুজন সই মনের জ্বালা বুঝলি কহি প্রেমের বর্ষে করলি খুন বুকে ধরাইলি তরুণ এখন হে পড়ে যাই আমার বাচ্চা হলো দায় আমি তোর ভাবনায় উদাস হয়ে রই